ان الذين امنوا وعملوا الصالحات اولئك খোদার রহমত বর্ষণ যদি চাও তাহলে চুপচাপ করে কোরআন শুনতে থাকো আল্লাহ আকবার তো কয় গুণে গুণান্বিত হইলে ভদ্রলোক কয় গুণ এক নাম্বার গুণ হইল ইমানের গুণ কিসের গুণ ইমানদার ঠিক সব তার ঠিক ইমানদার ঠিক নাই কিছুই তার ঠিক নাই ইমানদার ঠিক সে নবীকে শেষ নবী মানে ইমান তার ঠিক নাই তার নাম মুসলমানের নাম কিন্তু কাদিয়ানিদের দালালি করে ইমান তার ঠিক আছে আমার বন্ধুগণ তার সব ঠিক আছে সে ওলামা একরামকে সম্মান করে ইমানদার ঠিক নাই সে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে বিষদগার করে আমি নাম নেব না আমি নাম নেব না কারণ আমার মুরব্বীরা আমাকে নিষেধ করছে কারণ আমার তো ওইরকম বয়স হয় নাই কথা বলেন না আমি ইশারা ইঙ্গিতে বলবো ইমানদার ঠিক তার সব ঠিক ইমানদার ঠিক নাই তার কিছুই ঠিক নাই এক নম্বর গুণের নাম কি জোরাকন কি ইমান কি ইমান এই ইমান আনলে জান্নাত পাবেন কি পাবেন না এখন ইমান আনতে যে বাধা আসতে পারে কি পারে না তাই বলে কি যুবকরা ইমান ছাইরা দিবা হ্যাঁ আঠারো বছরের যুবক কত বছরের যুবক দিলটা নরম করে দেন কত বছরের যুবক আঠারো বছরের যুবক আমার বন্ধুগণ যার কথা বোখারি শরীফের মধ্যে পাওয়া যায় ছোটবেলায় মা মরে গেছে বাবা আর একটা বিয়ে করছে কিছুদিন পর বাপু মরে গেছে সৎ মা বোঝা মনে করে চাচার ঘরে লালিত পালিত করতে দিয়েছে বয়স হাঁটি হাঁটি পা পা করে অনেক বেড়ে গেছে সতেরো থেকে আঠারো চাচা যা করে বাতিজা তাই করে একদিন বাতিজা আর চাচা এক প্লেটে পাশাপাশি খানা খাইতে বইছে চাচা খানা খায় বাতিজা খানা খায় না বাতিজা খালি খানা নাড়ে চাচা ডাক দিয়ে বলে বাতিজা খাবার খাও না কেন নাড়ো কেন বাতিজা ডাক দিয়ে কয় চাচা অনেক দিন ধরে একটা সুযোগ খুঁজতেছিলাম পাই নাই আজকে পাইছি আপনি যত জিজ্ঞেস করছেন ও চাচা একটা কথা জিজ্ঞেস করি আপনি বলেন তো দেখি আবদুল্লার পোলা মোহাম্মদের ব্যাপারে আপনার মতামত কি এই লোকটা ভালো না খারাপ ইমানের কথা বলছি খুব খেয়াল করবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম শোনার পরে চাচা ডাক দিয়ে বলতেছে এই বাতিদা খানা বন্ধ করে ধুয়ে ডাক দেখা এই বাতিদা জমিনের উপরে আসমানের নিচে আবদুল্লার পোলা মোহাম্মদের মতন ভালো লোক আর একটাও নাই আমার ভাইয়েরা মিরপুরের ভাইয়েরা আমার এই বান বাতিটা ডাক দিয়ে বলেন চাচা কো যদি আপনার কথা তাই হলি ভালো লোকটার প্রতি কি ইমান আনা যায় না এই মোহাম্মদ যে একটা দাওয়াত দেয় ইলাহা এই দাওয়াতটা কি কাকা মেনে নেওয়া যায় না আ কাকা এই দাওয়াত কি মেনে নেওয়া যায় না চেঁচা ডাক দিয়ে বলে বাতি যারে মোহাম্মদ বানানো কিন্তু বাপ দাদার ধর্মের সাথে গাদ্দারি করতে পারবো না চাচা ডাক দিয়ে বলে কাক বাতিজা ডাক দিয়ে বলে কাকা গো এতদিন অপেক্ষায় দিলাম আজকে যেহেতু আপনি সাপজাপ জানা দিলেন বাপ মার ধর্মের সাথে গাদ্দারি করবেন না তাইলে আমি আপনারা বলি আমি আর লাত পূজা দেব না আমি শিরিক সিরি দিলাম আমি মেনে নিলাম আমার আল্লাহ প্লিজ মাথাটাও নাড়াবেন না দিলটা নরম করে দিবেন এই মিয়া কানতে যদি না পারেন ওয়াজে আইন কেন হ্যাঁ কি হয়েছে আপনার গোনা করতে করতে অন্তর পাথরের সেটে শক্ত হয়ে গেছে চোখে পানি আসে না আপনি কামেল পাশ করছেন দৌড়া পাশ করছেন আপনি অনেক ডিগ্রি অর্জন করছেন এই জন্য আমাদের আকাবিররা বলেন কিতাবও পড়ো ভাই কুতুবও দেখো কিতাবও পড়ো কুতুবও দেখো সব ঠিক থাকবে কিতাবও পড়তে হবে কুতুবও দেখতে হবে কিনা বলেন কিতাবও দেখতে হবে কুতুবও দেখতে হবে কারণ অনেক সময় তোমার কিতাবি এলেন তোমার ধ্বংস করে দিতে পারে এই জন্য একজন মুরব্বীর সহবতে থাকা চাই কথা বলেন ঠিক কিনা প্লিজ যুব একটা ফোটা চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা আমি ওই যে নিউসি টাইপে বলছিলাম চোখের পানি বেরুলে টিসু দিয়া মুছবেন না এই চেহারায় মুছা ফেলাইবেন লাভ কি আমাদের মুরব্বী হাকিমুল উম্মত মুজাদিদুল মিল্লাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ বলছেন যে এই পানিটা এবং ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ লিখছেন যে চোখের পানি যখন উম্মতে মোহাম্মদ আল্লাহর ভয়ে নবীর প্রেমে জাহান নামের আগুনের ভয়ে বেরিয়ে যায় পানিটা যখন চেহারায় মুছে কেমতের ময়দানে তার এই চোখের পানি ঠিক তার চোখের জায়গায় চিক চিক চিক চিক করবে জাহান নামের ফেরেস্তারা তাকে ধরতে যাবে আল্লাহ বলবে দেখো না তাদের চোখে চিকচিক করতেছে আমার ভয়ে কান্দই না পানি এই জন্য আমরা অনেক সময় ভুল করি চোখের পানি পড়লে কাপড় দিয়ে মুছে ফেলাই না হাত দিয়ে মুছে ফেলবেন কারণ এই এই চোখটা এই চেহারাটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছে প্লিজ আমার দিক তাকান মাথাটাও নাড়াবেন না আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়াল্লা ফিরত দিবে না সকাল থেকে বক্তৃতা শুরু করছি আপনি মনে করবেন না যে আমি একবারে খুব আরামে আইছি আমি এক জায়গায় এরকম চিল্লা চিল্লি করে আইছি আবার আগামীকালকে চারটা প্রোগ্রাম প্রত্যেক দিন চারটা পাঁচটা কারণ এখন মুরব্বীরা ডাকে হাজিরা দিতেই হয় দোয়া করবেন আমার জন্য আমি তো আপনাদেরই সন্তান আপনাদেরই তো কারো ভাই ভাতিজা এই এই এলাকারই তো সন্তান আমি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে বলে না আমিন আর আমার ভিতরে যেন কোনোদিন অহংকার না আসে কেমন আমি মৃত্যু পর্যন্ত যেন নিজের গাদা বলেই পরিচয় দিতে পারি আমার ভাইয়া এইবার বাতি যা ডাক দিয়ে বলে চাচা গো ইমানের ঘোষণা দিয়া দিলাম চাচা অগ্নি শর্মা হয়ে ডাক দিয়ে বলে বাতি যা এর পরিণাম কি হতে পারে তুমি জানো নাকি তুমি যে আমার বাড়িতে থাইকা বাবা আমারটা খাইয়া আমার বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মাখলা এর পরিণতি কি হতে পারে তুমি জানো নাকি বাতিজা ডাক দিয়ে বলে কাকা গো ইমান যখন আনছি জীবন দিতে রাজি ইমান দিতে রাজি না এইবার চাচা ডাক দিয়ে কয় যদি তাই হয় তাইলে তুই সব কিছু আমার ফিরত দিয়ে ছোটবেলার তিনি এই পর্যন্ত যা যা দিছি সব দেয় সব দিছে টাকা পয়সা যা দিছিল সব ফেরত দিছে গায়ে একটা চাদর ছিল এটাও দিছে বাতিদা কয় চাচা সব পাইছেন চাচা কয় না এখন একটা জিনিস পাই নাই কয় কি পাও নাই বাবু প্লিজ বাবু আপনারা একটু একটু একটু সাহায্য করবেন আমাকে শয়তানের মাথা গরম হয়ে গেছে যে এতগুলো মানুষ এইভাবে বাচ্চা ছেলেটা তাক লাগায় তার দিকে তাকায় রাখছে কারণ শয়তান বালুকেরা জানে উম্মতে মোহাম্মদি যখন ইমানি বয়ান শুনে ইমানের জ্বালাপালা বাইরার কারণে যখন কান্নাকারি করবে আল্লাহ তারে মাফ করে দিব এই জন্য শয়তান বাচ্চাদের পিছনে কুটকুটাবে নরনরি কর তাকাতি কর উঠাউটি কর প্লিজ সহকারে সুন্দর করে শুনি আল্লাহ কবুল করুক বলে না আমি তো বাতিদা করতেছে কি পান নাই চাচা ডাক দিয়ে বলে তোর পরনের যে লুঙ্গিটা এটা তো আমার টেকার কিনা এই লুঙ্গিটা আমার খুলে দে যুবক ভাইরা বলো তো আঠারো বছরের যুবকের লজ্জা সরম আছে না হ্যাঁ আমাদের অনেক ভাই বলে যে চাচা কওয়ার সাথে সাথেই নাকি উলঙ্গ হয়েছে না ন একজন সাহাবির সামনে একজন সাহাবির সামনে এভাবে কথা বলা উচিত নয় সাহাবি প্রথম বলছিলেন প্রথম বলছিলেন কাকা আমি আঠারো বছরের যুবক এই লুঙ্গিটা কি না দিলে হয় না এটা খুলে দিলে আমার লজ্জা বের হয়ে যাবে মানুষ সরম দেখে ফেলবে ও কাকা এই লুঙ্গিটা কি না দিলে হয় না কাকা অমানবিকতার পরিচয় দিয়ে ডাক দিয়ে বলতেছে যদি এতই লজ্জা পাস তাহলে ইমান সাইরা দে লুঙ্গি থাক আমার বাকি সম্পদগুলো আবার ফেরত নে ঠিক তখন আব্দুল উজ্জা বলছিল এখন আমি আর নুঙ্গি কেন জীবন নিজের জীবনটাও রাখব না আমার ভাইয়েরা এইবার আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে কাকা গো ও কাকা আপনি আমার ইমান চাইছেন লুঙ্গি চান নাই কাকা গো আমি বলছি জীবন দিতে রাজি ইমান দিতে রাজি নাই ও কাকা চাইছেন লুঙ্গি খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী আরো যারা বলেন আল্লাহ আকবার চাইছেন লুঙ্গি খুইলা দিলাম লুঙ্গি ইমান বানাইলাম সঙ্গী বন্ধুরে যুবক বন্ধুরা মিরপুরের যুবক বাইরারে তুই কয়দিন উলঙ্গ হইস কয়দিন তুই উলঙ্গ হইস কয়দিন তুই নির্যাতন সহ্য করছ এবার আঠারো বছরের যুবক যখন লুঙ্গি খুলে দিলে ভাই রে যুবক এখন কই যাইব আপন বলতে কেউ নাই আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে মাবুদ রে আমার তো মাও নাই আমার তো বাবাও নেই উলঙ্গ হওয়ার কারণে ইমান ঠিক রাখার কারণে এইবার মক্কার লোকেরা আব্দুল উদ্দার শত্রু হয়ে গেল থু থু দেওয়া শুরু করলো আব্দুল উদ্দা কই যাইব আব্দুল যা ডাক দিয়ে বলে বাবুদ গো এই মক্কায় আমি আর থাকবো না আমি যাব না বিজির দরবারে কিন্তু কেমনে যাব পরনের লুঙ্গিটাও তো আমার পরনে নাই আল্লাহ গো এত দূরে রাস্তা আমি কেমনে যাবো এই হাদিস পড়ার পর বারবার মক্কা মুদ মক্কা থেকে মুদিনা যাওয়ার সময় খালি কান্দি এত ঘন্টা লাগে মক্কা থেকে মদিনা যাইতে এত কাপড় আছে এত সামান আছে খাবার আছে আহারে আব্দুল একটা কম্বলের টুকরা নিয়ে কেমনে মক্কা থেকে মদিনে আইছিল পায়ে হাইটা যুবক ভাইয়েরা আমার হজরত আব্দুল ডাক দিয়ে বললেন আল্লাহ গো আমি নবীজির দরবারে যাব কেমনে যাব আমার পরনে লুঙ্গিটাও নাই যাই আমি আমার বাড়িতে যাই আমার বাবার রেখে দেওয়া বাড়িতে যাই হোক না সৎমা সৎমা সৎমার কাছে যাই এইবার আব্দুলুজ্জা বাড়ির কাছে যাইয়া উলঙ্গ হইয়া কয়েক মাইল হাইটা দৌড়ে দৌড়াইয়া কোনো মতন লজ্জাটা গিয়ে রে ডাক দিয়ে আল্লাহ আমি কোনো দিকে তাকাই নাই আমি দুনিয়ার ইজ্জত চাই না খেরাতের ইজ্জত ও বাবুদ গো পরনের লুঙ্গিটাও কাকা আমার দেয় নাই একটা দূর মেরে বাড়ির কাছে গেছে বাড়ির কাছে যাইয়া মা মা বলে ডাকতেছে ও মা মা আওয়াজ শুনিয়ে বেরোইছে বুড়ি হয়ে দেখে যুবক পুলা উলঙ্গ মা দুইটা হাতের আঙ্গুল দিয়া চোখটা চাপটি মেরে চাপ দিয়ে ধরে বলে বাবা তোর এই অবস্থা কেন আব্দুল উজ্জা ডাক দিউ মাগ ইমান আনার কারণে পরের লুঙ্গিটাও কাকা দেয় আমার কাছে কে লেগাইস ডাক দিয়ে বলে তোমার কাছে আমি থাকতাই নাই আমি মদিনায় যাব এতিম নবীর দরবারে যাব কিন্তু কেমনে যাব মা আমার যদি একটু পরনের কাপড় জোগাড় করে দিতে আমি কোনো মতন কাপড়টা দিয়ে লজ্জায় স্থান ঢাইকা নিতাম বাবাজি আব্দুল উদ্দার সৎমা ঘরের ভিতর ঢুকলো ঘরের ভিতর থেকে আমার বন্ধুগণ আমার বাইরা কম্বল আনিয়া দিল কম্বলটা একটা কম্বল দুই টুকরা করলেন আধাটা কম্বল মা রেখে দিলেন আধাটা কম্বল আব্দুল উজ্জারে দিয়ে দিলেন এ যুবক রে আমার যুবক বন্ধুরা রে এবার আব্দুল উজ্জা অর্ধেক কম্বল পেঁচাইল কোনো মতন হাঁটু পর্যন্ত ঘেরা দিল কিন্তু কয়েক ইঞ্চি ফাঁক রেখেই গেল দুই তিন ইঞ্চি ফাঁক থেকেই গেল আব্দুল উজ্জা কি করবে নিজের রানীর গোস্তর সেইটুই ফাঁকা জায়গাটা আনলো কেন আনলো মাও গরিব মানুষ এই একটা কম্বলই মায়ের সম্বল আদাটা কম্বল মা আমারে দিছে ওই অর্ধেক কম্বল যদি আমি লইয়া যাই তাইলে আমার মা কি ব্যবহার করবে লাগবে না গো মা আমি এইভাবে যাব মদিনা আল্লাহ আকবার এইবার আব্দুর আদাটা কম্বল পেঁচাইয়া আমার বন্ধুগান মদিনার উদ্দেশ্য রওনা দিলেন আর ডাক দিয়ে বলেন মা গো এই দেশে আমি আর থাকতাম না গো আমি আর কোনোদিন এই দেশে আসবো না আমি মদিনার উদ্দেশ্য রওনা দিলাম এবার আব্দুল উজ্জা অনেক দিনের পথ অনেক দূরের রাস্তা আমার বন্ধুগান হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন মদিনা বলতে গেলে অনেক লম্বা সময় দরকার বলবো না শর্ট করে দিলাম রে বন্ধু ইমানের কথা বলছি ইমান আনতে যে দেখেন সাহাবাইকরাম কত কষ্ট করছেন হজরতে আব্দুল উদ্দা যখন মদিনায় পৌঁছে গেলেন মদিনায় পৌঁছাইয়া আব্দুল উদ্দা তালাশ করা শুরু করলেন আমার নবী কই আমার নবী কই এদিক ওদিক তাকায় নাজার করে দেখে বলেন আমার নাবিজি মসজিদ নবীর এক কোনায় কিছু কিছু কিছু সাহাবিদেরকে নিয়ে তালিম দিচ্ছেন যে জায়গায় নবী বসা ওই জায়গাটার নাম আসাবে সোফা আব্দুল উজ্জা মসজিদের গেটের কাছে দাঁড়াইলেন নাবিজির দেখলেন আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছেন আল্লাহ গো এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা আব্দুল উজ্জা দয়ার নবীর চেহারার দিকে তাকায় রইছেন নাবিজি এখনো আব্দুল উজ্জার দিকে খেয়াল করেন নাই এরা যুবক আমার দিক তাকায় থেকে কথা শোন আমিও তো মুরব্বীদের দিকে এইভাবে তাকায় তাকায় কথা শুনি মুরব্বীরা কান্দে আমিও কান্দি তুই যদি আমার ভালোবাসা থাকো আমার তুইটা কোনো নাটকই কান্দা না চোখের পানি তুই ইচ্ছা করে বের করা যায় না আমার কান্নাইলে তুই যদি আমারে ভালোবাসা থাকস তোর কেন কান্নাইব না রে তো বন্ধু কার জন্য জানি জীবনের শেষ মা ফিরলে ভাই ভাইয়া কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি সাদা মার্কিনি কাপড় তৈয়ার হইয়া রয়েছে কার পিছনে জানি মালাকুল মৌত আল্লাহর হুকুমের অপেক্ষায় দাঁড়ায় রয়েছে হতে পারে আজকের এইটাই জীবনের শেষ লাইফ অ্যান্ড লাস্ট টকিং আমার বন্ধুগণ আমার বইয়ের এই জন্য সময় কাজে লাগায় দে বাবা আর জীবনে জীবনে আসি যেহেতু আমি তোদের ভালোবাসি আমি করতে চাই তোদেরকে আমার মাওলা আল্লাহর কৃপায় জান্নাতবাসী এতটুকুন আশা কিন্তু আমি গাদাটা অন্তরে রাখি এই জন্যে মেহনত করে আমি কথা বলছি বাবা আগেই বলছি আমার বন্ধুগণ আমি একটা বকলম একটা গাধা মুরব্বীরা আমারে বোঝা টানতে বলছে আমি বোঝা টানতেছি আমার বন্ধুগণ উম্মতের দরদি হয়ে কথা বলছি একটা লোক নরবানা না মাথাটা নাড়াবা রে বাবা হজরত আব্দুল আবদুল্লাহ জুলবাজা দাদাইন এখনো তো আবদুল্লাহ নাম পান নাই নবীজির চেহারার দিকে তাকায় রইছেন অ বন্ধু হঠাৎ করে দয়ার নবী আব্দুল উদ্দার দিকে তাকাইলেন নবীজি যখন আব্দুল উদ্দার দিকে তাকাইলেন গো নবী যখন দেখলেন আরে কত সুন্দর চেহারার ছেলে কেমন জানি অর্ধলঙ্গ হইয়া দাঁড়ায় রইছে হাঁটুটাও ভালো মতন ঢাকে নাই পেট পিঠের লগে লাইগা রইছে আমার নবী নরম দিলের মানুষ নবী কোনো দুঃখী মানুষ দেখে অপেক্ষা করতে পারেন নাই আল্লাহ পাক আমার নবীর দিলটা নরম কইরা বানাইছেন ওলামায় কেরাম আছেন আমার আল্লাহ বলেছেন আমার আল্লাহ ওহির মাধ্যমে জানাইছেন ফাবিমা রহমাতিম আল্লাহ হিলিং তালাহম নবী গো তোমার দিলটা আমি মাওলা নরম কইরা বানাইছি আজকে যেই উম্মতের দিল নরম নবীর প্রেমে নরম ওই উম্মতেরাই তো আজকে আমার বন্ধুগণ চোখের পানি ছেড়ে কাঁদবে নবীর দিলটা নরম নবী নরম দিলের অধিকারী হইয়া আব্দুল উজ্জার দেইকা আর পারলেন না বসিয়া থাকতে চাপ করে দাঁড়াইলেন হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ আমার বাইরা সামনে অ্যাডভান্স আইসা ডাক দিয়ে বলতেছেন কে গো তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর তুমি বুঝি কিছু খাও নাই আব্দুল উজ্জা ডাক দিয়ে বললেন নবী গো আমার নাম আব্দুল উজ্জা আমার নাম আব্দুল আমার নাম আব্দুল এতদিন লাখ মানাত্রে পূজা দিছি ইমান কে দিন স্ত্রী নাই কিন্তু কয়দিন আগে কিছুদিন আগে আমি ঘোষণা দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীজি গো ঈমান আনার আগে আমার টাকা ছিল পয়সা ছিল গাড়ি ছিল বাড়ি ছিল ঈমান আনার কারণে আমার কাকা আমার কাছ থেকে সব ফেরত নিয়ে নিজে পরনের লুঙ্গিটাও আমার দেয় নাই নবীজি নবী আমার কান্দার ডাক দিয়ে বললেন আব্দুল উদ্দারে রে আব্দুল উজ্জা মানে শয়তানের গোলাম গোলাম যেই গোলাম আল্লাহর গোলামি করতে যে পর্ণের লুঙ্গিটাও আনতে পারে নাই আমি নবী বলে দিলাম তার নাম আব্দুল উজ্জা হতে পারে না আমি নবী তোমার নাম রেখে দিলাম আবদুল্লাহ এবার আবদুল্লাহ নাম পাওয়ার পরে আবদুল্লাহকে আমার রসুল ডাক দিয়ে বললেন আবদুল্লাহ রে ও বাবু আজ যখন মন্ত্রী মহোদয়ের সাথে এবং দেহ দেবন্দের অন্যতম আমাদের মুরব্বী আল্লামা মাহমুদুল হাসান দা মাতবারকতমুল আলিয়ার সংস্পর্শে বসেছিলাম আমার তখন ইহাদিস মনে পড়েছিল আমার নবী যেমন উদার মনে নবীর ওয়ারিস বৃদ্ধ দেবন্ধ এরকম উদার মনে ও বন্ধু কতবার জিগাইছে মুখটা শুকনা কেন আব্দুল খাল এক মুখটা শুকনে কেন কোনো সমস্যা না হুজুর কোনো সমস্যা নেই কিন্তু আমার বাইরা নিজেরে খুব এক সময় অন্য কিছু ভাবতাম এখন দিন যতই যায় রে মালাকুল মৌতের কথা বারবার স্মরণ হয় আরে কখন জানি প্রাণ পাখি উড়িয়া যায় প্রাণ পাখি উড়িয়া গেলে মায়ের কবরে যাবে না বাবাও কবরে যাবে না ও বন্ধু দুনিয়ার কেউ যাবে না এই কবরে যাবে শুধু নিজের আমল আগলা ও আল্লাহ কি গুণা করলাম এরে ওয়াকব কলোনিয়া গত বাইরে গোনা মাপের আশা মায়া করে একটা ডাক দেস না আল্লাহ আরো দূরে বলস না আল্লাহ আর একবার মায়া করে বলস না আল্লাহ আল্লাহ কইয়া ডাক দিবি আর অন্তরে এই ধরনের নিয়ত করবি জীবনে কোনো দিন গুণা করতাম না ওই অতীতে যা গুণা করছি মাফ করিয়া দিও বর্তমানকে সংশোধন করিয়া দিও ভবিষ্যৎকে উজ্জ্বল করিয়া দিও একটু মায়া করে সবাই বলেন না আল্লাহ আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ বাবারে তোমাদের কাছে অনুরোধ কে উঠিয়া যায় যাইতে দিবা তাকে জোর করে বসাইবা না এই ময়দানে সবাই কিন্তু থাকতে পারবে না কারণ আমার এখনকার ওয়াজগুলো ভিন্ন ধরনের ওয়াজ মাহফিল নাই লম্প নাই জম্প নাই কোনো হাসাহাসি নাই কোনো আমার বন্ধুগণ কোনো কিছু কারণ পারি না বাবা ইচ্ছা করলো বাজান এখন পারি না কেন পারি না রে এ বন্ধু কি গ্যারান্টি আছে আগামী বছর আবার এই মাহফিলাইসে আমি ওয়াজ করব হতে পারে কালকে এরকম সময় কবরের মধ্যে শুয়া খাতা থাকা লাগতে পারে কথা বলেন ঠিক না বেটি আমার বন্ধুগণ হিসাব দেওয়া লাগতে পারে কি পারে না এই জন্য উম্মত্রে সময়কে কাঁধে লাগাও কষ্ট হচ্ছে নাকি আপনাদের সমস্যা হইতেছে নাকি আপনাদের চলবে কি চলবে না চলবে কি চলবে না মহাবতে আল্লাহর পাগলের একটা ডাক দেন না আল্লাহ আল্লাহ জোরে বলেন না আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ কিরে ভাই করার নিয়ত কি তোমার আমার দিলের মধ্যে নাই যদি করার নিয়ত থাকে তাইলে আমার বন্ধুগণ জীবনের শেষ মাহফিল মনে করে বলো না আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলো না আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা নবী আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন আবদুল্লাহ রে তুমি ইমান আনছো তুমি কালেমা পড়ছো ইমানওয়ালা হইছো তোমার জায়গায় এখন মসজিদের বাইরে না তোমার জায়গায় এখন আল্লাহর ঘরে যে আল্লাহর জন্য ইমান আনছো ওই আল্লাহর ঘরই তোমার আপন ঘর লা ইলাহা চমৎকার লা ইলাহা জোরে ইলাহা জোরে জোরে ইলাহা জোরে ইলাহা আরো জোরে ইলাহা ইন্নাল্লাহ জোরে ইলা মহব্বতে ইলাহা জোরে লা ইলাহা থামেন কেন ভাই সবাই জবান খুলে না থামেন থামেন থামেন থামেন অলি হতে চান কি চান না লাইলাহা ইল্লাল্লাহ থাকে একসাথে লাইলাহা চমৎকার লাইলাহা জোরে লাইলাহা আরো জোরে লাইলাহা জোরে জোরে লাইলাহা মহব্বত লাহা জোরে লাহা আরো জোরে লাহা ভাইজান রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া ঠিক কিনা বলেন রিক্সা চলে না চালক সারা নৌকা চলে না মাঝি ছাড়া দুনিয়া চলে না আল্লাহ ছাড়া ধরে দুনিয়া চলে না ধরে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির সারা ইলাহা হাজরে লা ইলাহা আর জোরে লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় কার ভয় কার ভয় যার দিলে আছে আল্লাহর ভয় আবার বলেন কার ভয় ওরে যার দিলে আল্লাহর ভয় আছে সে তো বাপ্পার নামে দোয়া কইরা শেষ পর্যন্ত আজকে মোনাজাতে শরিক হইয়া যাবে কথা বলেন ঠিক না বে ঠিক আমার বন্ধুগণ আমার বাইরা শেষ ভালো সব ভালো তার কথা বলেন ঠিক না বে ঠিক যার দিলে আছে আল্লাহর ভয় ধরে যার দিলে আছে ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না ধারি ভালো লাগে না ভালো লাগে রে ইল্লাল্লাহ ইলাহা জোরে ইলাহা আরো জোরে ইলাহা ভাইজান বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব জানি না ঠিক না বলে বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব সবাই বলেন না বহু দূরে মদিনা যাইতে মন চায় না আরে মদিনাওয়ালার প্রেম ছাড়া কবুল হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বহু দূরে মাদিনা আমরা কেমনে যাব দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়া কর আল্লাহ পুরা মনের বাসনা লা ইলাহা লা জোরে ইলাহা চমৎকার লা ইলাহা ভাইয়া নামাজ রোজা সারব না সবাই নামাজ রোজা জোরে নাম রোজা ওগো বাবা মার খেদমাত ভুলব না ঠিক না বলেন নামাজ যা সারব না ও গো বাবা মার খেদমাত ভুলব না নবীর সোননাথ সারব না ভাই নবীর সোননাথ না ভাই শিরিক বিদাত করব না লা ইলাহা লা জোরে লা ইলাহা আমার ভাইরা আমার বন্ধুরা এইবার দিনের নবী আবদুল্লাহকে ডাক দিয়ে বললেন আবদুল্লাহ রে তোমার জায়গা বাইরে নয় তোমার জায়গা মসজিদের ভিতরে ও বন্ধু প্লিজ বাজান তিলটা নরম করিয়ে দিবেন একটা মোটা চোখের পানি দেখেন ফালাইতে পারেন কিনা এইবার আবদুল্লাহ মসজিদের ভিতরে প্রবেশ করলেন নবী আমার ডাক দিয়ে বললেন আবদুল্লাহ রে তুমি ইমান আনছ তোমার জায়গা এই আশা আসাবে সুফার মধ্যে চিৎকার দিয়ে বলেন সোহানাল্লাহ এইবার আবদুল্লাহকে যখন আসাবে সুপার মুদ্দরে জাকা করে দিলেন অবায়ান আবদুল্লার পেটের দিকে তাকাইয়া আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিরা রে আল্লাহর ঘরে নতুন মেহমান আইছি এই মেহমানের মেহমানদারি করা লাগবে মেজবান কারা কারা তৈয়ার আসো আমার নবী বললেন কা কার কাছে রে একটা লুঙ্গি আছে দিবানি একজন সাহাবি ডাক দিয়ে বললেন নবীজি আমার কাছে একখান লুঙ্গি আছে আলাদা নবী বললেন তোমাদের বাইয়াকে দিয়ে দাও এবার লুঙ্গিওয়ালা লুঙ্গি দিলেন সাহাবি আবদুল্লাহকে অবজান দিনের নবী ডাক দিয়ে বললেন সাদর আছে কার একখানা সাহাবি ডাক দিয়ে বললেন নবী গো সাদর আছে আমার একখানা নবী বললেন সাদর চাদরটা তোমাদের বাইয়াকে দাও না এবার আমার বন্ধুগণ চাদরটাও সাহাবাই কারাম দিয়ে দিলেন এইবার নবী আমার ডাক দিয়ে বললেন সাবিরারি আমার আবদুল্লার মুখটা বড় শুকে গেছে পেটটা খালি দেখা যায় খুরমা খেজুর খানা আছে কার কাছে অবাদান খুরমাওয়ালা খেজুরওয়ালা দাঁড়ায় ডাক দিয়ে বললেন নবীজি আমাদের কাছে খুরমা খেজুর আছে নবী বললেন আমার হাতে দাও খুরমাওয়ালা খেজুরওয়ালা ডাক দিয়ে বললেন ইয়ার সোলাল্লাহ লুঙ্গিওয়ালা ভাইয়ারে লুঙ্গি নিজে হাতে দিল চাদরওয়ালা ভাইয়ারে নিজের হাতে চাদর দিল আমরা খুরমাওয়ালা খেজুরওয়ালাকে নিজের হাতে দিতে পারতাম না নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবিরা রে এই আবদুল্লাহ ইমান আনার কারণে আবদুল্লাহ হইছে আল্লাহর ঘরের মেহমান আমারও মেহমান আমি নবী নিজে হইয়া গেছি মেজুবা আমার হাতে খুরমা খেজুর দাও আমি আবদুল্লারের নিজের হাতে আবদুল্লাহর মুখে তুলে খাওয়াবো অবাদান আল্লাহ নবী খুরমা খেজুর হাতে নিলেন খুরমা খেজুর হাতে নিয়া এবার সাহাবি আবদুল্লাহ জুলবা জাদেনির মুখে যখন খেজুর ঢুকায় দিতেছে সাহাবিরা কান্দার ডাক দিয়ে বলি কেমন যুবক রে আসার সাথে সাথে নবীদের বরকতি হাতের বরকতি খানা খাইতেছে যুবক রে কেন তুমি মচারো না রে বাবা কেন রে তুমি দিনের পথে আসো না রে যুব ও যুবক ফেরেস তারা তোমার জন্য দোয়া করবে ও বন্ধু প্লিজ দিলটা নরম করিয়া দেয় সাহাবে ক্রাম কান্দের ডাক দিয়ে বললেন আল্লাহ এই আবদুল্লার কপাল কত ভালো আসার সাথে সাথে নবীদের বরকতিয়াতের খানা খাইল আল্লাহর নবী আবদুল্লার মুখের মধ্যে খানা ঢুকে দিছে আজকে যখন মুরব্বীরা আমার পাতে বারবার খাবার দেয় এমন মুরব্বী যারা সব সময় প্রতিদিন বুখারির ক্লাস করায় একজন মুরব্বী মুরগির টুকরা দেয় গুস্তের টুকরা দেয় আমি খাই আর কান্দের কই আল্লাহ আমার মতন গাদার কি যোগ্যতা আছে এই মুরব্বীদের পাশে বসে থাকাও এখন এই মুরব্বীরা এই গোস্তের টুকরা তুলিয়া তুলিয়া খাওয়াইতেছে এক পাশে মিজানুর রহমান সাইদ আহমদ বারকতুল আলিয়া আমার বন্ধুগণ আর এক পাশে মুফতি নুরুল ইসলাম শেখুল আদিস নুরুল ইসলাম দামাত বরকতুল্লাহ আলিয়া অবাদান আর এক অপর সেইটি যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান দামাত বরকতমুল আলিয়া মুরব্বীরা খাওয়াই মুরব্বীরা খাওয়াইতেছে না ডাক দিয়ে বলতেছে দাওয়াতুল হকের পুরাপুরি কর্মী হওয়া লাগবে তোমার দ্বারা যেন শূন্য জেন্দা হয়ে যায় শূন্যতের কর্মী হইবা আমার মাওলা তোমার ইজ্জত আর উবারে দিবে ওরে বাবার এটা তো আমার রসুলের কাছ থেকে আইছে আমার নাবি যখন আমার বাইরারি রে আবদুল্লার মুখে যখন খাবারটা তুলিয়ে দিল আবদুল্লাহ খুরমা খেদুরে চাবান দেয় না কামড় দেয় না কালি কান্দে আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন আবদুল্লাহ খাও না কেন আবদুল্লাহ ডাক দিয়ে কেন নবী গো আপনার আদর পাই আমার মনে হইতেছে আমার মা মরেন না আমার বাবা মরে নাই ও নবীদি আপনার আদরের সাথে আমার মা বাবার আদর পাওয়া যায় অবাদান যার কারণে তো নবী বিশ্ব নবী বিশ্ব নেতা যাকে বলা হয় আল্লাহ নবী খাওয়াইতেছেন আর ডাক দিয়ে বলতেছেন আব্দুল্লাহ ও বাবা নাও তুমি খাও খাও আর এখন থেকে তুমি আসাবে সুপার মধ্যে থাকবা এবার আবদুল্লাহ জুলবাজাদাইন আসাবে সুপার মধ্যে থাকা শুরু করে দিলেন নবী আমার ওই জায়গা থেকে বিদায় নিলেন আমার বন্ধুগণ পরের দিন সকালবেলা ভোর বিহানে সাহাবে কারাম নবীর কাছে যে ডাক দিয়ে বললেন নবীজি এই আবদুল্লাহ জুলবাজাদিনের ব্যাপারে একটা অভিযোগ আছে বলে কি অভিযোগ বলে আবদুল্লাহ সারা রাত এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করছে আবার মাঝে মধ্যে কোরআন বন্ধ করিয়া আল্লাহরে চিল্লা চিল্লা ডাক দিয়ে কয় আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ ও ভাই বলেন না আল্লাহ অনবিজি এই আবদুল্লাহ আমার বাইরে জীবনের গুণ আল্লাহ মাফ করিয়া দিবে যুবক তুমি জীবনের শেষ বার মাহফিল মনে করো ও বাবা এটাই তোমার হায়াতের শেষ বান হইতে পারে আরে কত আশা করিয়া আইস একটু আগে মাহফিল উঠার আগে আমার মেয়েটা ভুম দিয়ে কয় আব্বু সেই যে কালকে গেছ তোমাকে কাছে পাই না আমি তখন দিলে দিলে বলতেছিলাম রে মালাকুল মৌ যদি আমারে লইয়া যায় ওই মেয়েটা আর আমার আব্বু ডাকতে পারবো না কোনো গ্যারান্টি নাই কোনো গ্যারান্টি নাই আহারে ও আজিজ তলা বা ছাত্র ভাইরা বাবা দোয়া করি তুমি বড় বড় হকানি আলেম হও কিন্তু তুমি জাতির উন্মতের রাহাবার হইয়া যাও এর যুবক তুমিও মুরব্বীদের কাজে লেগে থাকো এই যে গাতাটারে দেখতেছ ছোটবেলায় বহুত খেদমত করছি মাওলানা মরহম শামসুদ্দিন কাসিম রহমতুল্লাহ আলের এই যে গাতাটারে দেখতেছে এখন আর্জাবাদী খবর লাগায় দেখো মুরব্বীরা আমার আচরণে এত খুশি এখন উস্তাদরা বলে এই ছেলেটা ছোটবেলা থেকেই উস্তাদদের খেদমত করছে আমার বন্ধুগণ মুরব্বীদের সহবতে থাকা আলাদা দাম প্লিজ বাজান কোনো দিকে নজর নাই এবার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলতেছেন নবীজি এই আবদুল্লাহ এত দূরে দূরে কোরআন তেলাবাত করে আমাদের ডিস্টার্ব হয় নবী আমার ডাক দিয়ে বললেন সাবিরা রে আবদুল্লা রে চিল্লা চিল্লা চিল্লা কোরআন পড়তে দাও বাধা দিও না বাধা দিও না আল্লাহ আকবার কারণ হইল আমার আবদুল্লাহ ইমান আনতে যে কিছু আনতে পারে নাই আবদুল্লার ইমান বড় চামের ইমান পর্ণের লুঙ্গিটাও আবদুল্লাহ আনতে পারে নাই এই আবদুল্লাহ ইমানানি এখন আমার মাওলার পাগল হইছে আমার বন্ধুগণ আমার ভাইরা একটু মায়া লাগায় আমার সাথে বলো না মূর্খ আমি নাদান আমি আমি বড় গুণাগা এ মিয়া কেউ কেউ অস্বীকার করতে পারবা না কি আমার কোনো ধরনের কোনো গুণা নাই ও বাবা একটা গুণা যদি থাকে আজকে তুমি গুণাগার হইয়া বাড়ির যাইবা না আহারে আমার মাওলা আমার আল্লাহর চাইতে দয়াবান বেশি আমার মাওলা আমার আল্লাহ আমার মায়ের চাইতে দয়াবান বেশি আমার বাবার চাইতে দয়াবান বেশি দুনিয়ার মা বাবা অনেক সময় স্বার্থের কারণে সন্তানকে তেজ্য পুত্র করিয়া দেয় কিন্তু আমার মাওলার পক্ষে রসুল বুখারির হাদিসের মধ্যে হাদিসটা আছে কোন গোলাম যখন ভুল বুঝতে পারিয়া মাওলার কাছে খাস তবা করিয়া বিপদে পড়িয়া ডাক দেয় ইয়া হান্নান ইয়া মান্না যখন কোনো বান্দা ডাক দেয় ইয়া হান্নান ইয়া মান্নান আমার মাওলা তখন মায়ার জবাব দিয়ে কয় কি হয়েছে কি চাষ অযুবক মায়া করে একবার আওয়াজ দিয়ে বলো না আল্লাহ ভাই একটা লোক জবান বন্ধ রাখিও না বলো না আল্লাহ আল্লাহ দেখো আলেমরা কানতেছে আল্লাহ দেখো ইমামরা কানতেছে আল্লাহ দেখো হালাল ব্যবসায়ীরা কানতেছে আল্লাহ দেখো দাড়ি পাকা লোকরা কানতেছে আল্লাহ দেখো যুবকরা কানতেছে আয় আল্লাহ তলবেলেমরা কানতেছে ছোট্ট ছোট্ট স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ছাত্ররা কানতেছে আল্লাহ গো গার্মেন্টসের গরিব শ্রমিকরাও কানতেছে আজকের কান্না তুমি ফিরত দিও না ওরে ভাইয়া মায়া করে একটা ডাক দেন না আল্লাহ একটু মায়া করে বলেন না আল্লাহ মূর্খ আমি নাদান আমি আমি বড় গুনাগা দয়া করে আমার গুণাগুলি মাফ কইরা যাও আল্লাহ তোমার নাম যে গাফার আল্লাহ এ মিয়া তুমি গুণা কইরা হইছো গুণাগার আর আমার মাওলা ক্ষমা করবে বিদায় মাওলার নাম কিন্তু আছে গফার ও বাদান একটু মায়া করে একটু মায়া করে বলো না মূর্খ আমি নাদান আমি আমি বড় গুণাগার আমার দয়া করে আমার গুণাগুলি মাফ করো আল্লাহ তোমার নাম যে গফার আল্লাহ আল্লাহ আল্লাহর নামে ফানা হওয়া যায় না ফানা পিল্লা ফানা পিল্লা ফানা পির রসুল ফানা পির আরে বলেন নাই আল্লাহ আরে কপাল পোড়া যারা তারা তো মাহফিল চলিয়া মাহফিল থেকে চলিয়া যাবি আরে কপাল তাদের পুড়িয়া গেছে তারা তো মাহফিল থেকে চলিয়া যাবি যারা গোনা মাফ করে আমার মাওলার গোলাম হইতে চাও আজকের এই ওয়াকপ কলোনির মাহফিলটা যেন স্মরণীয় মাহফিল হইয়া থাকে আরে মায়া করে একটা ডাক দাও না রে বাবা আল্লাহর গোলামেরা আরে বলো না আল্লাহ আল্লাহ তোমার নামে পাগলামি করতেছে তোমার পাগলেরা তোমার পাগলেরা বুদিয়া দেখছে দুনিয়া আসল দুনিয়ার না এই দুনিয়ার মাটির নিচে যখন চলিয়া যাবে আর একটা দুনিয়া শুরু হইয়া যাবে সেন্দা থাকতে এই দুনিয়ার শুরু আছে শেষ আছে কিন্তু মরার পরে যেই দুনিয়া শুরু হবে এই দুনিয়ার শুরু আছে শেষ হবে না মূর্খ আমি নাদান আমি ও বাবা মূর্খ আমি নাদান আমি আমি বড় গুণাগা দয়া করে আমার গুণাগুলি মাফ করে দাও আল্লাহ তোমার নাম যে গফার আল্লাহ এ আল্লাহ একটু মায়া লাগায় বলেন না আরে বলেন না আল্লাহ মাবুদা পারলাম না আব্দুল উজ্জার মতন তবা করতে আমার রসুল ডাক দিয়ে বললেন সাহাবিরা রে আবদুল্লার তবা বড় দামের তবা আবদুল্লাহ ইমান আনতে যে পরনের লুঙ্গিটা আনতে পারে নাই এই আবদুল্লার এই কোরআন জোরে পড়তে বাধা দিও না যত জোরে পড়তে পারে পড়তে দাও এইবার সাহাবে কারাম ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আবদুল্লা রে কি আপনি এতই মোহব্বত করেন আমার নবী বললেন শুধু আমি না আল্লাহ মহাব্বত করেন আল্লাহর ফেরেস্তারাও মহাব্বত করেন আল্লাহ আকবার অবাদান তবা করি তবাকারীকে জমিন পর্যন্ত দোয়া করে তবাকারীর জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে তবাকারীর জন্য জংলার গাছ পর্যন্ত দোয়া করে আমার বন্ধুগণ তবাকারীর জন্য জংলার পশু পর্যন্ত দোয়া করে এখানে ওলামায় কেরাম আছেন আমরা তো অনেক সময় মোনাজাতে বলি ওয়ারিনা মানা শিকানা ওয়াতুব আলাইনা ওয়াতুব আলাইনা ওয়াতুব আলাইনা রশিদা মদগঙ্গি রহমতুল্লাহ লেখেন আমার মাওলাদার দিকে নজর দিবে এই নজরটা পাওয়ার জন্যে বারবার বলতে হবে অতুব আলাইনা অতুব আলাইনা অতুব আলাইনা আল্লাহ তুমি আমাদের দিকে নজর দাও আমাদের তবাগুলি কবুল করিয়া নাও বলেন আমিন আরো জোরে বলেন আমিন মুসলমান ভাইরে খুব খেয়াল করে শুনবেন বাবা হকানি আউলিয়া কারামের রুহানিয়াত ফাইজিয়াত বারাকাত এই মাহফিলে হাজির হয়ে গেছি অবাদান আমি মনে করি নজির আহমদ সাহেব যেহেতু এই ময়দানে পা রাখছে আমার বন্ধুগণ মুফতি নুর হোসেন নুরানি পা রাখছে এই জমিনটার বরকতকে আল্লাহ বাড়ায় দিছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক আমার ভাইরা কোনো দিকে নজর নাই এইবার আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাবিরা আরে সাবিরা আবদুল্লারে চিল্লাইতে বাধা দিও না জোরে জোরে চিল্লাইতে দাও ও বাধা অনুরোধ করবো একটা লোক ওটাউটি করবেন না আমি কিছুক্ষণের মধ্যে কথাটা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় হয়ে যাব বাবারে তুমি এই মোনাজাত যদি না করিয়া যাইতে পারো কোন দিনের মোনাজাত করবা ভাইয়া ভাইয়া তুমি কি তোমার বাপের মহাব্বতের সন্তান না তুমি কি তোমার মায়ের মহাব্বতের সন্তান না আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফেরত দিবে না কত ডাক্তার কত মাস্টার কত চকিদার এখানে বসা আছে কত জমিদার কত আপার লেভেল গ্রাজিল পার্সন ইঞ্জিনিয়ার কত ব্যবসায়ী কত চাকরিজীবী আমি না হয় গুণাগার আল্লাহ কিন্তু তোমার এই গোলামরা তো তোমার কাছে দামি মেহমান এদেরকে নিয়ে আমি তোমার কুদরতি কদম ধরে একটা ডাক দিব কত ডাক দিছি কোন দিনে ডাক তুমি কবুল করছ আজকের ডাক তুমি ফেরত দিও না বলে amin. ভাই তুই যাস না রে ভাই আল্লাহ তোর চাকরি মিলে দিবে ভাই তোর রোগ থাকলে আল্লাহ রোগ দূর করিয়া দিবে ভাই তুই বিপদে থাকলে আল্লাহ তোর বিপদ উদ্ধার করিয়া দিবে ও বাবা তোমার কঠিন বিমার থাকলে বিমার সেফা দান করিয়া দিবে আমার মাওলা একটু বসো বাবা আর দোয়া মুখল ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ ও বাদান কার দোয়া কখন আল্লাহ কবুল করবেন আমার মাওলা ভালো জানেন আর লম্বা নয় এবার নবী ডাক দিয়ে বললেন সাহাবিরা আবদুল্লাহ রে বাধা দিও না এইবার আবদুল্লাহ তেলবাত করে আমলও করে থাকতে থাকতে থাকতে থাকতে থাকতে দেখতে অনেক সময় অতিবাহিত হয়ে গেল অবাদান ইতিমধ্যে রসুল্লার কানে তাবুকের যুদ্ধের ঘটনা দামামা বেজে উঠল রসুল আমার তাবুকের যুদ্ধের ময়দানে যাবে যুদ্ধের ময়দানে যাওয়ার আগে চাদর বিছাইলেন চাদর বিছাইয়া ডাক দিয়ে বলতেছেন সাহাবিরা কে কি পারবে চাদরের মধ্যে দিয়া দাও অবাদান সমস্ত সাহাবিরা যে যা পারলেন দিয়ে দিলেন আমার ভাইরা জানা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি শুধুমাত্র বুঝাইতে চাই দেখেন দেখেন ইমানি পাওয়ার অর্জন করল যার কবরটাও আল্লাহ জানাত জান্নাত বানায় দিল এবার আমার বন্ধুগণ বিশ্বনবী তাবুকের যুদ্ধের সমস্ত সামান নিয়া সাহাবায় ক্রামদের সহযোগিতা নিয়া আল্লাহ নবী যখন রওনা দিলেন এ বন্ধুরে পথিমধ্যে আবদুল্লাহ দাঁড়াইলেন আবদুল্লাহ দাঁড়ায় কয় নবীজি আপনার সাদরে যে যেমনি পারল অমনি দান করলো কিন্তু আমি এমন গরিব মানুষ দুনিয়ার কোনো সম্পদ বলতে আমার কাছে নাই নবীদি আমি কিছুই দিতে পারলাম না তবে নবীদি আমি আপনার কাছে দাঁড়াইছি আপনি আমার জন্য একটু দোয়া করেন আমি যে মাওলার প্রেমে পড়িয়া ইমান আনছি বাড়িঘর সারছি টাকা সম্পদ সারছি গো নবীজি আপনি আমার জন্য দোয়া করেন আমার জীবনটা যেন আমি আমার ওই মাওলার প্রেমে দান করিয়া শহীদ হইতে পারি নবীজি ডাক দিয়ে বললেন তুমি শহীদ হইতে চাও ঠিক আছে আমি তোমার জন্য দোয়া করতেছি একটা গাছের বাকল আনো এবার গাছের বাকল আনা হলো আল্লাহ নবী এই সাহাবির আবদুল্লা জুলবাজাদাইনের বাম হাতে অথবা ডান হাতে অথবা শরীরের কোনো এক জায়গায় আল্লাহ নবী সুন্দর করে বেঁধে দিলেন বেঁধে দিয়ে আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহ ও মাবুদ গো আবদুল্লাহ চাইছে সাথে শহীদ হইতে আর আমি নবীজি আবদুল্লার জন্য দোয়া করে দিলাম এই আবদুল্লার রক্ত আমি নবী কাফেরদের জন্য হারাম ঘোষণা করলাম আল্লাহ নবী যখন এই দোয়া করলেন আবদুল্লাহ ডাক দিয়ে বললেন ইয়া আমি চাইলাম সিধা দোয়া আপনি করলেন উল্টা দোয়া আপনি কি চান না আমি শহীদ হই নবী আমার ডাক দিয়ে বললেন আবদুল্লাহ রে তুমি কষ্ট করিয়ে ইমান গ্রহণ করছ এই ইমান আনার কারণে তুমি কি জানো এত তুমি দামি মানুষ ও ইমানদার আবদুল্লাহ তোমার যুদ্ধ করে মরা লাগবে না জীবন দিয়া কাপের কাফেরদের তরবারির আঘাত খাইয়া রক্ত দিয়া তোমাকে কষ্ট করে শহীদ হইতে হবে না আমার মাওলা তোমাকে এত পছন্দ করছে তোমার মরণটা যদি সাধারণ কোনো জ্বরের মধ্যে হয় ছোটোখাটো বিমারের মধ্যে হয় আমার মাওলা তোমার মৌত শহীদি মৌত হিসেবে কবুল করবে অবাদান এবার আল্লাহ নবী সাহাবি বললেন নবী গো তাইলে আমি বিদায় নিলাম আবদুল্লাহ বিদায় নিয়ে চলিয়া গেলেন আমার বন্ধুগণ আমার রে মাসুম বাচ্চারাও কানতেছে গো কি বুদিয়া কানতেছে আল্লাহ তুমি দেখা রাইখো আমার ভাইরা কোন দিকে নজর নাই এবার আবদুল্লাহ জুলবা জাদাইন আবদুল্লাহ জুলবা জাদেন চলে গেলেন কিছুদিন জীবিত ছিলেন কিছুদিন পরে রসুলের কাছে খবর আসলো সাহাব

বলতেন আল্লাহ নবী বলতেছেন তোমাদের ভাইয়ার লাশের সাথে আদব দেখাও আদব দেখায় কবরে নামাও অবাদান আবদুল্লাহ লাশটা যখন কবরে নামাইলেন মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেল আল্লাহ নবী সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন তোমরা একটু দূরে যাও আমি আবদুল্লার বুকের উপরে হাত রাখিয়া আবদুল্লার কবরটা দরিয়া আমার মাওলার কাছে একটা গোপন স্পেশাল দোয়া করব। এইবার আবদুল্লার কবরের বুক বরাবর হাত রাখিয়া আল্লাহ নবী বলতেছেন আল্লাহ এই আবদুল্লার ব্যবহারে আমি রসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম তুমি মাবুদ আবদুল্লার প্রতি রাজি হইয়া যাও আমার নবী যখন এই তো করলেন একজন জলিল কদর সাহাবি মারিয়া দিয়া পড়ে গেলেন পড়িয়া পারতেছেন আজকের এই কবরটা আবদুল্লার না হইয়া এই লাশটা যদি আমার হইতো আর আমার লাশের বুকের উপরে কবরের মাটির উপরে হাত রাখিয়া যদি পয়গম্বার দোয়া করতো আমার কবরটা জান্নাত হইয়া যাইতো ও বাজান আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সাহাবাই এই আবদুল্লার জন্য কেন দোয়া করলাম জানো নি আবদুল্লাহ সব ছেড়ে দিয়েছে আমার মাওলার প্রেম ছাড়ে নাই ওবাদান এবার আল্লাহ নবী আবদুল্লাহর জন্য দোয়া করলেন আবদুল্লাহ বেশ জান্নাতি হয়ে গেলেন আল্লাহ আকবার আমার রসুল সেই কথাটাই বলেছেন দুনিয়া এবং আখেরাতে যদি উত্তম হতে চাও আমি রসুল একটা কথা বলিয়া দেই খয়রুকুম মান্তা আল্লামাল কোরআন ওয়া আল্লামা নিজে কোরআন শেখো অপরকে শিখাও আমার